হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন ভালো তো আমাদের এখন যাদের অ্যাবসেন্স রয়েছে তাদের কিন্তু একটা ইম্পর্টেন্ট নোটিশ বলে একটা আপডেট আসতেছে আপডেট রিগার্ডিং ইউক্রেন এই টাইটেলে তো এখানে ডিয়ার পাবলিশার এখানে কিন্তু তারা বলেই দিছে কি কারণে কি হচ্ছে এখানে ডিয়ে টু দ্য ওয়ারিং ইউক্রেন ইউক্রেনের যুদ্ধের কারণে we will pause monetization of the of content that exploits dismisses or condones the war তো এখানে যুদ্ধ রিলেটেড যদি আপনার কোনো ভিডিও থাকে এক কথায় কোনো কিওয়ার্ড থাকে কোনো টাইটেল এ ধরনের কিছু থাকে তাহলে আপনার মনিটাইজেশন কিন্তু পজ করে দেওয়া হচ্ছে আর please note we have already been enforcing on claim related to the war in Ukraine when the violate existing policy তো এখন হচ্ছে যদি আপনার চ্যানেলে এই ধরনের ভিডিও থাকে সেটার কিন্তু মনিটাইজেশন চলে যাবে আর আপনি যদি বর্তমানে যুদ্ধ রিলেটেড ইউক্রেনের কোনো তথ্য বা ইউক্রেনের কোনো ইমেজ ইউজ করেন কোনো ছবি ইউজ করেন সেগুলো যদি আপনার ভিডিওতে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল বর্তমানে গাইডলাইনের বিরুদ্ধে চলে যাবে এরপর বুঝতেই পারছেন আপনার চ্যানেল নাও থাকতে পারে তো এটাই আসলে এখানে বোঝানো হচ্ছে আমি তো এইটুকুই বুঝছি আর পুরো তথ্যটাই তো এখানে আপনার সামনেই রয়েছে আপনি যদি কিছু বুঝে থাকেন সেটা কমেন্ট করে জানাতে পারেন তো বন্ধুরা এই ছিল এই ভিডিওতে আর কিছুই না জাস্ট এটা একটা আপডেট দিছে যে যারা যুদ্ধ রিলেটেড ভিডিও তৈরি করে ইউক্রেনের যদি কোনো চ্যানেলে কোনো যদি ইউক্রেন রিলেটেড কোনো যুদ্ধের কোনো বিষয় থাকে সেটার মনিটাইজেশন বর্তমানে পজ করা হবে ধন্যবাদ সবাইকে